তুমি বানাইলা মানুষ হয়ে আল্লাহ পাঠাইলা দুনিয়ায় খাওয়ান তো দিলা রে মন এ বুকে বান্দিয়া মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া মন রে মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া তুমি বানাইলা মানুষ আবার পাঠাইলা দুনিয়ায় খাওয়ান তো দিলা রে মন এ বুকে বান্ধিয়া মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া রে মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া কত যত্নে গড়লা মানুষ দিলা একটা মন সেই মনের হাসাও কাদাও ফুরাও জীবন কত যত্নে গড়লা মানুষ দিলা একটা মন সেই মনের হাসাও কাদাও পোড়াও জীবন তোমার নীলা তোমার খেলা তোমার নীলা তোমার খেলা পাহি না বুঝিয়া মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া মন রে মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া তুমি বানাইলা মানুষ আবার পাঠাইলা দুনিয়ায় খাওয়ান তো দিলা রে মন হে বুকে বান্দিয়া মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া মনরে মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া কথা ছিল দুইজন মিলে বান্ধিব বাসা এমন করে আশা দিলা করলা তামাশা কথা ছিল দুইজন মিলে বান্ধিব বাসা এমন করে আশা দিয়া খেলা তামাশা তোমার নীলা তোমার খেলা তোমার নীলা তোমার খেলা পাই না বুঝিয়া মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া মনরে মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া তুমি বানাইলা মানুষ আবার পাঠাইলা দুনিয়ায় তো দিলার মন হে বুকে বান্ধিয়া মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া রে মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া রে মন থাকতে মন কেন দাও ভাঙ্গিয়া